হ্যাঁ, স্যার না স্যারের সামনে থাকলে তো মনে করেন যে জানা জিনিস ভুল হয়ে যায় এরকম ব্যাপার না তাও আমার একজন ও স্যারের কাছ থেকে কিছু শুনতে চান হ্যাঁ, কোন পরামর্শ পরামর্শ বা কিছু পরামর্শ পরামর্শ বলতে মানে কোন অক্ষর ছাড়া হ্যাঁ। কিছু বানান করতে শুনতে আসলাম আমি অক্ষর ছাড়া কিছু বানান করা অনেক কিছু আছে অনেক কিছু আছে দেখছেন বললাম স্যার খালি ফোনটা তারপর দেখেন কতগুলো বলতেছি অক্ষর ছাড়া অক্ষর ছাড়া বানাবেন তো ভাই কতদিন ধরে শুনেন আমি আমি বলে এগুলো বানান করেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কুমিল্লা হুম কুমিল্লা বানান করতে বলছেন কুমিল্লা তো বানান করা ইজি আর লেদারবন লেদার বন বন শুনছি লেদার বন কি রে ভাই লেদার বন ভাই লেদার বন লেদার বন মানে হচ্ছে চামড়া দিয়ে যে বানানো হয় বানানো হয় আচ্ছা আর আর কি আছে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই ভাই অনেকদিন পরে ভাই এ ভাই শুনে হ্যালো হ্যাঁ বলেন বলেন শুনছি ভাই আমার বাসা সুনাম আমি হয়তো ঢাকা আইতে পারি তো ভাবলাম তো দেখা সাক্ষাৎ কমো ভাই আমি কি করে কি করা যায় ঢাকা অবশ্যই দেখা সাক্ষাৎ করবেন চলে আসবেন এই করোনাকালীন সময়ে হাতে স্যানিটাইজার দিয়ে মুখে মাস্ক দিয়ে চলে আসবেন আমাদের সাথে দেখা করে যাবেন সাথে কিছু নিয়ে আসবে মিষ্টি মিষ্টি আমাদের লিসেনার সবাই জানে আমাদের সাথে দেখা করতে আসলে মিষ্টি আনাই লাগবে কারণ আমাদের জন্য প্রতিদিনই এ প্লাস ডে আয়সা বলবেন আপনি হাতে মিষ্টি নিয়ে বলবেন নাথ ভাই বল্টু ভাই বল্টু ভাই নাথ ভাই নাথ ভাই বল্টু ভাই বল্টু ভাই নাথ ভাই আমি এ প্লাস পেয়েছি এনএন মিষ্টি আচ্ছা বল্টু ভাই আসবে বল্টু ভাই বল্টু ভাই আসবে ভাই কিছুদিন পরে আসবে বল্টু ভাই আর আসবে না আচ্ছা, না না এটা তো ঠিক না ভাই শরীর খারাপ অসুস্থতা তো মানুষের হয় তার বোধহয় নাট ভাই নাই এখন তো <laughs> মানে ব্যাপারটা বিপজ্জনক বল্টু ভাই নাই ও বল্টু ভাই নাই বল্টু ভাই নাই ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ভাই ওকে ভাই আমার নামটা মনে রাখেন ভাই অবশ্যই আপনার নাম সুনাম আমার মনে আছে ও আচ্ছা সুনাম ফোন আছে মনিরগঞ্জ মনিরগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ